এ আমি কথা বলবো হচ্ছে ফাইবারে কোন সার্ভিসগুলো দিলে আপনি খুব দ্রুত অর্ডার পাবেন কারণ হচ্ছে ইদানিং ডিজিটাল মার্কেটিং ক্যাটাগরিতে যারা কাজ করতেছেন তাদের কাজটা একটু টাফ হয়ে গেছে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধের ক্ষেত্রে কিছুটা একটু প্রভাব পড়ছে মার্কেট প্লেসে তারপরে কাজ কমে নাই কিন্তু এখান থেকে মোটামুটি ভালো কাজ পাওয়া যেত রাশিয়া ইউক্রেনের থেকেও অনেক বায়ার আসতো সেই তুলনায় কিছুটা কমছে কিন্তু এটা কোনো ব্যাপার না ফাইবারে অনেক বায়ার আছে তো আপনি এখন কিছু কাজ ট্রেন্ডিং আছে ওই কাজগুলো যদি শিখতে পারেন তাহলে আশা করা যায় আপনি খুব দ্রুত সফল হবেন আর একটা জিনিস আমি বলি আপনারা যখন কাজ করবেন যে কোনো নিশ একটা নিশের উপর কাজ করবেন যেমন আমরা ডিজিটাল মার্কেটিং সার্ভিস দিয়ে থাকি যেমন আমরা দিয়ে থাকি YouTube marketing Instagram LinkedIn Twitter Pinterest email S M S marketing link building Google top ranking তারপরে আছে হচ্ছে ইমেল লিস্টিং আর আদার্স কিছু থাকে যেটা যেগুলো আপনি এগুলো হচ্ছে একটা একটা শাখার অনেকগুলো ক্যাটাগরি মানে ক্যাটাগরি বলতে পারেন একটা ক্যাটাগরির অনেকগুলো সার্ভিস তো এই সার্ভিসগুলো যখন দিবেন তখন আপনার গিকটা একটু অন্যরকম হয়ে যাবে ধরেন আপনার কোন গিকটা র্যাঙ্ক করবে সেটা আপনি বলতে পারবেন না ঠিক আছে যখন নতুন অবস্থায় থাকবেন কিন্তু আপনি যদি নির্দিষ্ট একটা নিশ নিয়ে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব দ্রুত এগিয়ে যেতে পারেন কারণ আমরা যেটা করি অনেকে এই ভুলটা করি আমরা অনেকগুলো সার্ভিস শিখি দেন ধরেন ফেসবুক সাতটা গিক পাবলিশ করা যায় লেভেল লেভেল ছাড়া মানে নতুন অ্যাকাউন্টে আপনাদের তো সাতটা গিক আমরা সাতটা ক্যাটাগরি বা সাতটা টপিকের উপর হয় ইনস্টাগ্রাম হয় প্রিন্টারেস্ট হয় টুইটার হয় ইউটিউব এক সার্ভিসগুলো দিয়ে থাকি এক্ষেত্রে আমাদের ফাইবারের ক্যাটাগরিতে একটু বুঝতে অসুবিধা হয় যে আমরা সার্ভিস একজাক্টলি কী দিতেছি তো আবার একটা বায়ার এসেও কনফিউজ হয়ে যায় ঠিক আছে যদি আপনি একটা নির্দিষ্ট নিশের উপর কাজ করেন তাহলে আপনার গিকগুলো সবচেয়ে সাজেস্টে শো করবে বেশি এই সাজেস্টটা আমি একটু পরে দেখাবো তার আগে আমি বলি যে কোনো একটা নিশ হয় যদি আপনি ইউটিউব নিয়ে কাজ করেন তাহলে ইউটিউব নিয়েই কাজ করেন হয়তো দুইটা সার্ভিস দিতে পারেন সর্বোচ্চ হয় ইউটিউব নয় ইনস্টাগ্রাম তার মানে কি এই দুইটা ক্যাটাগরি নিয়ে চারটা নয় সাতটা গিক পাবলিশ করেন যদি আপনি ইনস্টাগ্রাম নিয়ে করেন তাহলে ইনস্টাগ্রামে কী হবে ইনস্টাগ্রাম অর্গানিক প্রমোশন আছে ইনস্টাগ্রাম ফলোয়ারের গিক আছে তারপর ইনস্টাগ্রাম অর্গানিক মার্কেটিং আছে প্রমোশন মার্কেটিং তারপরে দেবেন ম্যানেজিং তারপরে হচ্ছে আপনার ইনফ্লুয়েসার রিসার্চ ইনস্টাগ্রামের কিন্তু অনেকগুলো সার্ভিস হতে পারে এইগুলো কিন্তু আপনি দিতে পারেন তো এবার আসি আমি আপনাদের কিছু কাজ দেখাই যেমন আমি যদি প্রথমে লিখি হচ্ছে ইনস্টাগ্রাম আপনাদের কিছু সার্ভিস দেখাই ডিজিটাল মার্কেটিংয়ের যেমন ইনস্টাগ্রাম ওকে ইনস্টাগ্রাম ঠিক আছে insta Instagram promotion okay Instagram promotion লেগে যখন আমি সার্চ করলাম এখানে টোটালে সার্ভিস অনেক কম আছে দেখেন অনলি আপনাদের পাঁচ হাজার সার্ভিস পাঁচ হাজার আটশো বিরানব্বইটা সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আছে আপনি যদি অনলাইন দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনার সার্ভিসটা অনেকটাই কমে আসবে তো দেখেন মাত্র পাঁচশো সার্ভিস এখানে আপনি যদি গিক পাবলিশ করেন মোটামুটি ভালো একটা গিক পাবলিশ করেন তাহলে কিন্তু এখান থেকে আপনি ভালো কাজ পাবেন কিন্তু এখানে যারা কাজ করতেছে আমি একটু আপনাদেরকে বোঝার সাথে আমি দুই একটা গিকের উপর ক্লিক করব ধরেন এই গিকটার উপর ক্লিক করি আমি দেখেন এখানে সাঁত্রিশটা অর্ডার এখন রানিং আছে তো আশি ডলার করে নিতেছে বেসিক প্যাকেজ আর স্ট্যান্ডার্ড নিচ্ছে হচ্ছে একশো বিশ ডলার আপনি যদি অ্যাভারেজ ধরেন মোটামুটি তার হিউজ টাকার একটা কাজ চলতেছে ঠিক আছে একশো ডলার করে যদি অ্যাভারেজ ধরেন তাহলেও তার মোটামুটি সাঁত্রিশশো ডলারের কাজ চলতেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন তিনি কি সার্ভিসটা দিতেছে তিনি সার্ভিস দুই সাল থেকে দিতেছে তার সার্ভিসটি একটু আমরা ভালো করে রিসার্চ করি দেখেন তিনি দুইটা সার্ভিসই দিতেছে ইনিশটা গ্রামের আর কোনো সার্ভিস কিন্তু দিতেছে না তো এবার এরকম দেখি আরও কয়েকটা গিক দেখি নিচের দিকে আসি এই মেয়েটারে দেখি একটু অথবা এটারে দেখি এটারে দেখি এই লোকটার মানে এই মেয়েটার মোটামুটি একষট্টিটা কাজ রানিং আছে আপনি বুঝতেছেন একষট্টিটা কাজ আপনি যদি অ্যাভারেজ নব্বই ডলার করে ধরেন তার মানে বুঝতেছেন আপনি কত ডলার প্রায় পাঁচ ছয় হাজার ডলারের কাজ চলতেছে এর থেকে বেশি হবে কারণ হচ্ছে প্রিমিয়াম প্যাকেজ আছে সবাই তো আর স্ট্যান্ডার্ড কেনে না আর সবচেয়ে বেশি সেল হয় স্ট্যান্ডার্ড তারপরে প্রিমিয়ামটা সেল হয় তো এবার যদি আপনি তার প্রোফাইলটা দেখি আমরা তিনি কী কী সার্ভিস দুই হাজার বিশের দিকে আসছে তিনি দেখেন টোটালি ইনস্টাগ্রামের সার্ভিসটা দিতেছে তার মানে বোঝা যাচ্ছে যদি আপনি শুধু একটা টপিকের উপর কাজ করেন আপনি কিন্তু খুব দ্রুত চলে আসবেন ওকে আমি নিচে একটা গিকের ভিতরে ক্লিক করি তার তাদের বোঝানোর জন্য এবার যখন একটা বায়ার ডেসক্রিপশনটা পরে পরে আসবে আসার পরে এই যে এইটারে বলা হয় রিকমেন্ড মানে ফাইবার নিচ থেকে সাজেস্ট করতেছে দেখছেন আপনি যদি একটা টপিকের উপর ক্লাস বা কাজ করেন তাহলে ফাইবার কিন্তু এই এই জায়গায় আসার একটা এখান থেকে কিন্তু সেল হয় বুঝতে পারছেন কারো গিকটা পছন্দ হলো না আপনি পরবর্তীতে রিকমেন্ড থেকে কিন্তু গিকগুলো কিনতে পারে বায়াররা তো আপনার এইখানে শো করবে এই যারা এই কাজগুলো করে তো এখানে আসার এইগুলো একটা প্রসেস তো আপনি দেখেন যারাই মোটামুটি বেশি কাজ করতেছে তারা দেখেন এই জনের এই একজন মেবি সেলের একশো এক পঞ্চাশটা কাজ রানিং আছে একশো চল্লিশ ডলার করে তার কোনো প্যাকেজ নাই একটা প্যাকেজ রাখছে তিরিশ দিন ম্যানেজ করবে আমরা যদি একষট্টি ডলার মানে এক পঞ্চাশ ডলার যদি ধরি আমরা অ্যাভারেজ তারপরে মানে একটু আমরা হিসাব করি আপনি বুঝতে পারবেন এখানে কি চলতেছে ক্যাল ক্যালকুলেটর একশো মানে ওয়ান হান্ড্রেড কত দাঁড়িয়ে দেখলাম একশো চল্লিশ মানে হচ্ছে এক পঞ্চাশ টাকা একশো চল্লিশ গুণন হচ্ছে একশো এক পঞ্চাশ তার মানে এখানে কত ডলার হচ্ছে প্রায় একুশ হাজার ডলার একুশ হাজার একশো চল্লিশ ডলার এবার আমি যদি গুণন করি পঁচাশি টাকা ডলার করে এখন রেট তার মানে প্রায় সতেরো লক্ষ ছিয়ানব্বই হাজার নয়শো টাকার কিন্তু কাজ চলতেছে সতেরো লক্ষ টাকার যদি কাজ চলে এখানে যদি তার এক পঞ্চাশটা একশো এক পঞ্চাশটা কাজ থাকে আপনি গিক পাবলিশ করে যদি দুইটা তিনটা গিগ পাবলিশ করেন এক এক ক্যাটাগরির আপনার তো দুইটা কাজ চলবে তাই না এটা কিন্তু অবাস্তবের কিছু না আমরা যে ভুলটা করি আমাদের স্টুডেন্টরাও সেম ভুলটাই করে কারণ হচ্ছে তারা নির্দিষ্ট শিখে না কিন্তু হ্যাঁ আপনাকে সব কিছুই শিখতে হবে কম বেশি কারণ আপনার ডিজিটাল মার্কেটিংয়ের এ টু জেড জানতে হবে তো এটা হচ্ছে আমাদের একটা সার্ভিস গেল ইনস্টাগ্রাম প্রমোশন ইনস্টাগ্রাম গ্রোথ আছে ম্যানেজিং আছে ইনস্টাগ্রাম অ্যাড আছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং আছে আরও অনেক আদার্স অনেক কিছু আছে ঠিক আছে এই একটা গেল আরেকটা সার্ভিস আছে হচ্ছে YouTube promotion YouTube YouTube promotion আপনি যদি আরও দ্রুত সফল হতে চান তাহলে আপনাকে ইউটিউব প্রমোশনের সার্ভিসটা নিতে হবে হাতে ইউটিউবে যদি আপনি সার্ভিসটা দিতে চান তাহলে ইউটিউবের ভিতরে আপনাকে কয়েকটা সার্ভিস দিতে হবে যেমন আপনি ইউটিউবের account create set up optimise design তারপরে ভিডিও আপলোড এসিও করা তারপরে ম্যানেজ করা তারপরে হচ্ছে আপনার ভিডিওগুলো প্রমোশন করা অ্যাড ক্যাম্পেইন রান করা এইগুলো নিয়ে কিন্তু আপনি টোটাল একটা প্যাকেজ দিতে পারতেছেন এবার যারা ইউটিউবের সার্ভিসগুলো দিতেছে তাদেরগুলো আমি একটু দেখি এই লোকটারে একটু দেখি এই লোকটারে দেখি এটা একটু দেখি মোটামুটি তিনটা গিক পাবলিশ করি এই লোকটার ছয়চল্লিশটা কাজ রানিং আছে এটার আছে আটচল্লিশটা আর এটার মেবি হ্যাঁ এটার ছয়টা কাজ রানিং আছে তার মানে বোঝা যাচ্ছে আপনি ইউটিউব প্রমোশনের সার্ভিসটাও যদি দেন তাহলে কিন্তু এখানে ভালো টাকা আর্ন করতে পারবেন কিন্তু সেটা আপনাকে অবশ্যই একটা সার্ভিসের উপর দিতে হবে ডিজিটাল মার্কেটিং একটা ক্যাটাগরি নিয়ে কাজ করেন আমি যদি তাদেরকে ফলো করি একটু তাদেরকে ফলো করি তারা এত দ্রুত কেন কিভাবে সাকসেস হয় কারণ তাদের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে একটা ক্যাটাগরি নিয়ে কাজ করে দেখেন আমি তার লেভেল টুর গিকটা দেখি দেখেন একটা গিক সারছে শুধু একটা গিক সেরে দুই হাজার ষোলোটা কাজ করছে আর্টসে দুই হাজার সতেরোর দিকে তিনি একটা সার্ভিস দিতেছে আমরা অনেকেই অনেকগুলো বসি ফলায় রাখি ঠিক আছে কিন্তু দেখা যায় মাসি পড়ে না তো আপনি একটা নিশ নিয়ে কাজ করেন আপনাকে আইগেতে বেশি একটা খুব একটা সময় লাগবে না এই একটা সার্ভিসে প্রচুর কাজ পাওয়া যায় এখন একষট্টিটা বাষট্টিটা করে আশিটা করে যদি কাজ চলে আপনার আপনার তো একটা অর্ডার চলবে তাই না তো এটা হচ্ছে কাহিনী এবার আরেকটা সার্ভিস দেখেন আমরা যেগুলো শেখাই তার মধ্যে হচ্ছে ইউটিউব গেলাম আপনাদেরকে দেখালাম ফেসবুকের যদি দেখে Facebook ad campaign Facebook Facebook ads ads campaign okay ads campaign আমি যদি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখাই তাহলে এখানে মোটামুটি আপনার প্রতিযোগী অনেক হবে তারপরে ব্যাপার না দেখাই একটু দেখি এটা ফাইবার চুজ করছে কয়েকটা গিগ দেখি দেখি এখানে কীরকম চাহিদা আছে ইউটিউবের গিকগুলো আমি ডিলিট করে দিচ্ছি আপনাদের জাস্ট আইডিয়া দেওয়ার জন্য আমার এখানে কোনো উদ্দেশ্য নাই তো আপনাদের শুধু আইডিয়া দেওয়ার জন্য আপনারা কী নিয়ে কাজ করতে পারেন এখন তাহলে আপনি দ্রুত অর্ডার পাবেন তো এবার দেখেন সাতটা অর্ডার রানিং আছে ইউটিউবের অ্যাড ক্যাম্পেনেরও কিন্তু বড় বড় প্রজেক্ট হয় একশো দেড়শো ডলারের নিচে কোনো প্রজেক্ট হয় না খুব কম হয় তো আমি একটা কাজ আমার এখন রানিং আছে এক হাজার ডলারের অ্যাড ক্যাম্পেন রান করার তো তো এই হচ্ছে কাজ অ্যাড ক্যাম্পেন নিয়ে আপনি কাজ করতে পারেন কিন্তু ইউটিউব অ্যান্ড ইনস্টাগ্রামের থেকে অ্যাড ক্যাম্পেনের কাজটা কিছুটা কম ঠিক আছে মার্কেট রিসার্চ করলে আপনি বুঝতে পারেন আবার ইউটিউব শপিফাই অ্যাড ওইটার আবার কাজ আছে ঠিক আছে তো ওইটাও আমরা শিখাই সমস্যা নাই তারপরে গেল এখানে কিন্তু আপনি টুকটাক কাজ পাবেন তারপরে যদি আপনি ধরেন হচ্ছে লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিংয়ের একটা পার্ট আছে লিঙ্ক বিল্ডিং লিঙ্ক বিল্ডিং যদি আমরা ধরেন এসিও লিঙ্ক বিল্ডিং অথবা ডু ফলো ব্যাক লিঙ্ক এখানে আপনার সার্ভিসটা দেখতে হবে আপনি যখন কোনো সার্ভিস দিবেন তখন অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে যে এই সার্ভিসটার আপনার প্রতিযোগী কতজন আছে প্রতিযোগীর উপর বেস করে কিন্তু আপনার গিকগুলো পাবলিশ করতে হবে নয় কিন্তু আপনি আপনি এ ধরেন এক লাখ সার্ভিস আছে তাহলে আপনি তাদের সাথে কিন্তু প্রতিযোগিতা করে মাঠে টিকতে পারবেন না বিষয়টা বুঝতে পারছেন আপনার ডিজিটাল মার্কেট এমন এমন ক্যাটাগরির কাজগুলো শিখতে হবে যেখান থেকে আপনি ভালো টাকা আর্ন করতে পারবেন ধরেন এখানে সার্ভিস আছে মাত্র তিন হাজার আপনার প্রতিযোগী তিন হাজার আপনি এখানে যতটা সহজে কাজ পাবেন দেখেন তিনশো সার্ভিস আছে অ্যাভেলেবল এখানে যারা কাজ পাবেন সেখানে কিন্তু আপনি অন্য কোথাও কিন্তু এত তাড়াতাড়ি কাজ পাবেন না তিনশো সার্ভিস আপনি গিক পাবলিশ করলে দুই তিন নম্বর পেয়ে যায় বুঝতেছেন ব্যাপারটা তাহলে বুঝেন আপনি কোন সার্ভিসগুলো নিয়ে কাজ করবেন অবশ্যই কাজ করার আগে আপনার সার্ভিস সম্পর্কে জানতে হবে এবং সার্ভিসটা রিসার্চ করতে হবে যে আমি এই সার্ভিসটা যে দিব তো এই সার্ভিসটার চাহিদা আছে কি না আর এটা কতদিন থাকবে চাহিদা এগুলো আপনাকে জাস্টিফাই করে তারপরে মূলত সার্ভিসগুলো দিতে হবে নাহলে কিন্তু আপনি এমনি একটা দিয়ে দিলেন হয়ে গেল না দেখেন তেরোটা কাজ রানিং আছে এসিওর কাজগুলো তো আপনারা জানেনি মোটামুটি এসিওর কাজ হচ্ছে লং টাইম কাজ একটা প্রজেক্ট নিলে একটা বাইরেরই বারে বারে কাজ করতে হয় তো এই কাজটার মোটামুটি ভালো চাহিদা আছে আপনি যদি করতে পারেন আপনারা তাহলে বেটার হবে দেখেন সাঁত্রিশটা অর্ডার চলতেছে তিনশো ষাট ডলার করে আপনি বুঝতেছেন তিনশো ষাট ডলার করে স্ট্যান্ডার্ডই মানে বেসিক স্ট্যান্ডার্ড হচ্ছে ছয়শো ডলার আপনি যদি আবার ছয়শো ডলার করে ধরেন স্ট্যান্ডার্ড যদি ধরেন প্রিমিয়াম আমি যদি ছয়শো ডলার গুণন ছয়শো ডলার তো নাকি ছয়শো বিশ ডলার ওকে ছয়শো ডলার ধরলাম আমি টোটাল হচ্ছে সাঁত্রিশটা অর্ডার রানিং আছে সাঁত্রিশটা তো মোটামুটি আপনার এখানে বাইশ হাজার ডলার কাজ কিন্তু রানিং আছে মাটাম কি বলবো আর মাথা নষ্ট ঠিক আছে পঁচাশি টাকা করে ধরে যদি বিরাশি না সরি একটু কাটি পঁচাশি টাকা করে যদি যদি আমি ধরি আঠারো লক্ষ সাতাশি হাজার টাকার কাজ কিন্তু এখন রানিং আছে তার মানে আপনি কোন নিট নিয়ে কাজ করতে চান সম্পূর্ণই আপনার উপর নির্ভর এই একজনে চলতেছে বাউন্নটা একশো পঁচানব্বই ডলার করে আপনি তো এখানে একটা কাজ পাবেন দেখেন তারা কি করতেছে তারা শুধু এসি নিয়ে কাজ করতেছে আপনি যে কোনো একটা টপিক আপনি নিজের কাছে ভালো লাগবে আপনি সম্পূর্ণ কাজগুলো শিখেন তার মধ্যে গিকও পাবলিশ করেন একটা নিশ আপনি পাইছে নেন যে আমি এই কাজটা শিখবো আপনাকে সবগুলো শিখতে হবে ডিজিটাল মার্কেটিংয়ে কিন্তু তারপরে একটা নিশ নেন হয়তো আপনাকে যেটা করতে হবে আপনি দুইটা অ্যাকাউন্ট করতে হবে যদি আপনি বলেন যে না আমি একটা ভ্যারাইটিস অ্যাকাউন্ট রাখবো সেখানে আমি ইত্যাদি ইত্যাদি সার্ভিস দিব আরেকটা অ্যাকাউন্টে আমি সম্পূর্ণ একটা নিশ নিয়ে কাজ করব তাহলে আপনি কিভাবে কাজ করবেন আপনি মোবাইলের নেট নেবেন যেটাতে মোবাইলের নেট কিনবেন মোবাইলের নেট কিনে আপনার মোবাইলে এমপি বোর্ডে আপনার ওই অ্যাকাউন্টটা ম্যানেজ করবেন আর একটা কম্পিউটারে ম্যানেজ করবেন জানার শেষ আপনার কোনো রিস্ক নাই কোনো সমস্যা নাই তারপরে যখন আপনি মোটামুটি একটু ভালো ফ্রিলান্সার হয়ে যাবেন ফাইবারে ভালো কাজ পাচ্ছেন তখন আরেকটা কম্পিউটার কিনবেন আমরা যখন প্রথম অবস্থায় কিন্তু আমরা একটা দিয়ে শুরু করছি এখন মোটামুটি অনেকগুলো হয়ে গেছে ঠিক আছে স্টেপ বাই স্টেপ আপনাকে এগোতে হবে আর কখনোই স্কিল মানে স্কিল আপনাকে প্রতিদিন শিখতে হবে কারণ আমাদের বলা আছে মানে ইসলাম ধর্মে বলা আছে যে আপনাকে আপনি সঠিক মমিন হতে গেলে আপনাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে ফাইবারেও বা আপনি ডিজিটাল মার্কেটিং করেন বা কোনো কাজ করেন সেখানে আপনাকে প্রতিদিন কিছু না কিছু শিখতে হবে তাহলে আপনি লাইভে এগোতে পারবেন তো দেখেন এসিওর কাজটা আমি দেখাইলাম মোটামুটি এখানেও ভালো সার্ভিস আছে এটাও আছে আপনি চাইলে এই সার্ভিসটাও দিতে পারেন আরও অনেক সার্ভিস আছে তো সম্পূর্ণ দেখানো আসলে পসিবল আমি মোটামুটি এখন যেগুলো ট্রেন্ডিং আছে যেমন আরেকটা কাজ আছে এই কাজটা একদম বাচ্চাদের কাজ ফেসবুক প্রমোশন ঠিক আছে ফেসবুক প্রমোশন অর্গানিক প্রমোশন যেটা এটার কাজটা আছে মোটামুটি ভালোই কাজ আছে খারাপ না আমি যদি দুই একটা গিক ওপেন করি দুইটা কাজ রানিং আছে দশটা কাজ রানিং আছে চার টাকা ধরা নিয়ে গেছে এখানে আছে মোটামুটি ভালোই কাজ আছে কিন্তু আমি সাজেস্ট করবো আপনারা যদি কাজ করেন তাহলে মূলত আপনি এই দুইটা তিনটা টপিকের উপর আমি মনে করি জোর দেওয়া আপনাদের জন্য বেটার হবে আপনারা যদি খুব দ্রুত সাকসেস হন আপনার যদি সংসার চালাতে হয় ঠিক আছে তাহলে আপনার এই তিনটা সার্ভিস দেওয়াটা আমার মনে হয় বাধ্যতামূলক হয়ে যাবে কারণ আপনি প্রথম দেবেন হচ্ছে এসিও লিঙ্ক বিল্ডিংয়ের কাজগুলো দ্বিতীয়টা প্রায়োরিটি দেবেন হচ্ছে হয়তো আপনি প্রথম প্রায়োরিটি দিতে পারেন ইনস্টাগ্রাম দ্বিতীয় প্রায়োরিটি দিতে পারেন ইউটিউব তৃতীয় নাম্বার প্রায়োরিটি দিতে পারেন এসিও আমি এসিওটা লাস্টে রাখলাম এসিওর কাজটা একটু টেকনিক্যাল কাজ একটু কষ্টকর মানে অনেক পরিশ্রম করতে হয় আপনি এই তিনটা টপিক নিয়ে আপাতত কাজ করতে পারেন তাহলে যদি বলেন যে না এগুলো আমি করতে চাচ্ছি না আরও একটু টেকনিক্যাল কাজ করব যেমন আমি কিছু দুই কিছুটা পরিশ্রম করব দুই একটা পরিশ্রম করে আমি ভালোটা গান করব তাহলে আপনি যেটা করবেন আপনি একদম সহজ প্রসেস প্রসেসটা কি আপনি গুগল মার্চেন্ট সেন্টারের সার্ভিসটা দিতে পারেন Google Google merchant merchant merchant center suspension okay সাসপেনশনের এই সার্ভিসটা দিতে পারেন এটা খুবই চলে এটাও টেকনিক্যাল কাজ এটাও আপনি শিখতে পারেন আমরা এটাও শিখাই কোনো সমস্যা নাই আপনি এই সার্ভিসটাও দিতে পারেন এটাতে আপনি গিক পাবলিশ করলে মাসে দুইটা না তিনটা কাজ পাবেনই মিনিমাম দুশো ডলার ইনকাম হবে আশা করা যায় হবেই হবেই হবেই ঠিক আছে তো এই একটা কাজ আছে তো আরেকটা কাজ আছে হচ্ছে আপনি চাইলে অটপেস থিম কাস্টমাইজেশনে কাজ করতে পারেন এটারও চাহিদা আছে theme customisation okay not web development full service কারণ ওয়েব নিয়ে যখন ফুল সার্ভিস লিখবেন তখন আপনার ভিতরে একটা লিস্ট চলে আসবে এক লাখ টাকা এক লাখের মনে করেন সার্ভিসের লিস্ট আরেকটা সার্ভিস দিতে পারেন সেটা হচ্ছে শপিফাই ওকে শপিফাই যেটা আমরা বলে থাকি শপিফাই একটা মানে ওয়েবসাইট তৈরি করে ইনকাম করবেন ওকে শপিফাই স্টোর মানে বিল্ড আপ করে দেবেন আর কি তো এটা নিয়ে কাজ করতে পারেন এই মোটামুটি আমি যেটা বললাম আপনারা যদি ডিজিটাল মার্কেটিং কাজ করেন আমি সবচেয়ে প্রায়োরিটি দিব যদি বলেন আমার দিক থেকে আমি সাজেস্ট করবো আপনি ইনস্টাগ্রামে সার্ভিসটা দিতে পারেন ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউবের এই দুইটা সার্ভিস এখন খুবই ট্রেন্ডিংয়ে আছে দেন এটা আরও খুবই জনপ্রিয়তা হয়ে যাবে আপনি দেখতেই পাচ্ছেন যে একশো ষাটটা সত্তর টাকার কাজ রানিং আছে কিন্তু তো যাই হোক আশা করি মোটামুটি আপনাদের একটা আইডিয়া আছে যে আপনি কোনগুলো কাজ শিখতে পারেন আর আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সের ভিতরে আমরা মূলত শিডিউলটা অনেক বড় করে রাখছি আর এখন ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টও চলতেছে চাইলে আপনারা অ্যাড হতে পারেন আমাদের সাথে তো আমাদের এখানে অল টাইম আপনার যে কোনো সমস্যা থাকলে আমরা যখন আপনি চাবেন তখনই আমরা সাপোর্ট দিতে পারবো কারণ আমাদের সাপোর্ট টিমটা সবসময় অনলাইনে থাকে তো আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে দেন আমাদের পার্সোনালও গ্রুপ আছে ওইখানে আমরা অ্যাড করে দিই যার মাধ্যমে আপনি যখন খুশি আপনি যে কোনো হেল্প নিতে পারবেন তো ডিজিটাল মার্কেটিংয়ের সার্ভিসগুলোতে আমরা যদি রাখি দেখেন প্রথমে আমরা রাখছি হচ্ছে তো এটা হচ্ছে আমাদের ওয়েবসাইট ওকে এটা হচ্ছে Facebook marketing ad campaign Instagram marketing YouTube marketing YouTube SEO Instagram মানে টোটাল একটা টোটাল ছাব্বিশ পঁচিশ ছাব্বিশটা সার্ভিস আমরা শিখাই এছাড়া আরও অনেক কিছু থাকে ভিতরে যেমন টেকনিক্যাল অনেকগুলো ক্লাস থাকে যেখান থেকে আপনারা বেসিক ইনকাম করতে পারেন তো আপনি ভেবে দেখতে পারেন তো যাই হোক সম্পূর্ণ ক্লাসটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ এবং আমরা পরবর্তীতে আমাদের ক্লাসে দেখা হবে তো সবাই সবাই ভালো থাকবেন